আসসালামু আলাইকুম বড় ভাই গেমিং এর পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আরো একটি ভিডিও আসলে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো সবাই সাপোর্ট করেন আর আজকে একটা গ্রুপ অ্যানিমেশন আর নেওয়ার জন্য আসছি তো ছোট্ট একটি ইন্টার মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Bring him from the yard! তারপরে চলে আসছে আমার দেখতে পাচ্ছেন আমার কাছে চার হাজার ছয়শো বিরানব্বইটি ডায়মন্ড আছে তো প্রথমেই আমি আমার মেন ক্যারেক্টারটা দিয়ে ডায়মন্ডের মানে স্পিন দিলাম আর সাথে সাথে বেশ কিছু ডিএমসির বলে যেটাকে ভালোই ও মাই গুডনেস মনে হয় প্রথমেই কংগ্রেচুলেশন প্রথমেই গাড়ির স্কিন পেয়ে গেছি যাক আল্লাহ তালা আজকে ভালো কিছু দেওয়ার জন্য দিয়েছে গাড়ি না আজকে খুশি হয়ে গেছে আমার প্রতি তো প্রথমেই দেখেন আঠারোটার মতো টোকেন পেয়েছি আর স্পিন করতে করতে বেহুশ দেখি আজকে আমি ট্রিক্স কাটাবো আমি আমার অ্যাডম ক্যারেক্টারটা টোকেন যেহেতু কম পেয়েছি টোকেন বেশি পেতে হবে কারণ আড়াইশো টোকেন ওইখানে আরও একশো একশো করে আছে অনেকগুলো একশো আছে দুইশো আছে তো দেখেন একশো আড়াইশো দুইশো একশো আর একশো তারপরে পঞ্চাশ তারপরে মানে অনেকগুলো টোকেন লাগবে এই তো আরও আর আমি অনেকগুলো ট্রিক্স খাটাইছি এখানে দেখা যাক কী হয় আমরা ভালো কিছু রেওয়ার্ড পাবো না রাবার রাবার ভালো কিছু রাবার দিয়ে বান্ডিল দেওয়ার দিল না বান্ডিলও দিল না তো আমি দশটা ডায়মন্ড এখানে এই দুশো ডায়মন্ড স্পিন করার পর দশটা টোকেন বেশি দেখেন ভালোই এইবার টোকেন দিয়েছে তো তেতাল্লিশটা টোকেন আমাদের কাছে হয়ে গেল ও বেস্ট যেই ইমোটার জন্য আমি আজকে আসছি মোটা গ্রুপ লেভেল জন্য সেটা পেয়ে গেলাম অবশেষে পারতেছে না ওয়াও ওয়াও ড্যান্স ইমোটটা আমরা পেয়ে গেলাম তো সাথে অনেকগুলো টোকেন গাইস গাইস টোকেন দিচ্ছে অনেক এক তিন সাত আট নয় যাক চৌষট্টিটা টোকেন হয়ে গেল তো আরও দশটি ডায়মন্ড দশটি স্কিন দুশো ডায়মন্ডের যাক এবার কি পাই এবার কি পাই চৌষট্টি পর পর কয়টা টোকেন হয় টোকেন এইবার কমিয়ে দিয়েছে বস টোকেনের রেট কমাচ্ছে আস্তে আস্তে তো তারপরও ভালোই চৌষট্টির পরে আছে এখন বাস বিরাশি মোটামুটি ভালো টোকেন দিচ্ছে দেখতে পাচ্ছেন ভালো খাবার পাওয়ার জন্য চেষ্টা করতে আছি দিয়ে দিয়ে দিয়ে টোকেন আড়াইশো আড়াইশো আড়াইশো টোকেন স্পিনটা অ্যানিমেশন অফ করে দিয়ে মেরেছি একটা এক দশটা টোকেন ওয়াও ভালো কিছু রাবাট আড়াইশো টোকেন দে আড়াইশো টোকেন দে বস আড়াইশো আড়াইশো আড়াইশো একটা বান্ডিল নিয়ে নিতে পারবো ভালো কিছু নিয়ে নিতে পারবো অনেক মিলিয়ন কমপ্লিট করতে পারবো দশটা চার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশটার মতো টোকেন দিয়েছে একশো পঁচিশটা টোকেন আমাদের কাছে হয়ে ভালোই আলহামদুলিল্লাহ টোকেন দিচ্ছে রাত বাজে দুটো পনেরো আমরা মারতেছি দেখা যাক কি হয় এবারও খুব ভালো টোকেন দিয়েছে কমই দিয়েছে টোকেন সেই তুলনায় খুব কমই দিয়েছে একশো চব্বিশটা ছিল এখন দেখা যাক কয়টা টোকেন আমরা পেয়েছি বের হয়ে যাওয়ার পর একশো তেতাল্লিশটা টোকেন হয়ে গেছে দেখেন যে জিনিসটা পেয়েছি সেই জিনিসটা আবারও দিয়েছে ভাই ভালো কিছু দিই এটার পরিবর্তে বান্ডেল দিয়ে দিতি আর দেখেন যেটা পাইছি যে ইমোট এই ইমোটটা দিল দেখেন একসাথে দুইটা রেওয়ার্ড দিছে একটা রেওয়ার্ড দিতি যা আচ্ছা, গাড়ি না পাগল হয়ে গেছে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করি আবারও কিছু ট্রিক্স খাটিয়ে আসি হ্যাঁ এখন আমরা ওই যে ট্রিক্স খাটাবো না আবারও দুইশো দশটি দেখা এবার টোকেন দেয় একশো আছে আমাদের একশো পরে এখন কত হয় এই দশটি আড়াইশো দেয় না রে ভাই পাঁচ এইবার ছত্রিশটা টোকেন দিয়েছে আলহামদুলিল্লাহ যাক আল্লাহ তালা ভালোর মতো দিচ্ছে গাড়িনা আজকে খুশি হয়ে আমাকে দিচ্ছে টেলে টেলে ইভেন্ট সম্পূর্ণ করব এর জন্য দিচ্ছে না আমি ইভেন মনে হয় না সম্পূর্ণ করব আমি বান্ডিলটা নিতে পারলেই বান্ডিলটা যদি না আসে আলহামদুলিল্লাহ দরকার নেই করা যায় তারপর আমি চেষ্টা করব মানে হাজারের মতো খরচ করবো আর বেশি খরচ করবো না তারপরও অলরেডি তিন হাজার ডায়মন্ডের দুই হাজার ডায়মন্ড অলরেডি আমি আরও দুশো ডায়মন্ডের ভাই একটা রেওয়ার্ড দিয়ে ভাই যেটা পাইছি সেটা দিচ্ছিলাম বলতেছি রে ভাই খালি পুরান ইভেন পুরান পুরান পুরান দিচ্ছে এখানে এই মোটটা দুবার দুবার তিনবার দিয়েছি এই মোটটা এই বলছে শালার রিমোট তিনবার দিয়েছে ভাই অ্যানিমেশনটা দে বা একটা কি দে আরো ডায়মন্ডের স্পিড টোটাল বাইশশো ডায়মন্ড খরচ করে ফেললাম এই পর্যন্ত এগারোটা স্পিন মারলাম দেখেন আরও একবার দিয়েছে রে তিনবার সরি সরি সরি সরি জানিয়ে তিনবার হলো দুবার হয়েছে আগে তিনবার দিয়েছে আমি দেখি বিজনেস ক্যারেক্টারটা নিয়ে আসি কাজ করতেছে না তো আরও দুশো ডায়মন্ডের লাস্ট দিন এর মধ্যে আসলে শেষ করে দিব আমার টোকেন অলরেডি হয়ে গেছে কিন্তু তারপরও এই যে বাইকের স্ক্রিনটা এখন আমার একটা ড্রেস আপ দিতি বাইক একটা ড্রেস আপ দিল গ্রুপ লোভেটা পেয়ে গেছি তার মানে আমি খুব শান্তি মতো আমার আর স্পিন করা লাগবে না আমার ডায়মন্ডগুলো আবারও বেঁচে গেল আমার তো দুশো আটষট্টিটা টোকেন হয়ে গেছে টোকেন আঠারোটা টোকেন বেশি হয়েছে ও মাই গডনেস তো আমি বান্ডিলটা নিয়ে নিই আমার এই ইভেন্টে সব কিছু নেওয়ার মতো যা নেওয়ার সেইগুলো হয়ে গেছে আমি ডাবল ইউসপি নিব না বা নিতেও পারি আমি দেখি আঠারোটা টোকেন রেখে দেই যদি ভবিষ্যতে কামে লাগাতে পারি তো আপনারা দেখলেন আজকের সেই মহামান্য ভিডিও আর আপনারা আমাকে সাপোর্ট করবেন এই ইভেন্টটা আমি দুইজনকে কমপ্লিট করে দেব যদি একশোটা কমেন্ট আর একশো লাইক হয় এই ভিডিওতে আর সবাই অবশ্যই কমেন্ট কমেন্টে আপনারা ইউআইডি দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটন অবশ্যই বাজিয়ে পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর এই দেখেন এটা হয়েছে গ্রুপ লবি আমি যেই লবিতে যাব সেই লবিতে একটা ছোট হালকা স্লো মোশনে একটা ইমোট আছে আর বাইকের স্কিন বলতে গেলে যাবৎকালে সবচেয়ে বেস্ট স্কিনটাই এবার দিয়েছে যাক ভালো হয়েছে এই পর্যন্ত আর অনেক কিছু রেওয়ার্ড পেয়েছি আমি এখন বান্ডিলটা খুলবো তার সাথে আছে দেখেন ভাই ম্যাচের ভিতরে লুক চেঞ্জার পুরোই আপনারা হয়তো বা রোবট মুভিটা দেখেছেন রোবট মুভি যারা দেখেছেন তারা দেখতে পারবেন এরকম একটা ক্যারেক্টার কিন্তু আছে ভিলেন অক্ষয় কুমার যেটাতে অভিনয় করে তো আমি আমার মতো ড্রেস আপ সাজিয়ে ফেলেছি সবাই সাপোর্ট করবেন লাইক করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তো আজকের মতো ভিডিও রেখে দিব আর আমি তো বললাম যে এই ইভেন্টটা দুজনকে কমপ্লিট করে দেব যদি দুশোটা একশো কমেন্ট হয় দুশো লাইক হয় এর আগে লাইকটা কম বলে ফেলেছিলাম যাক ভুলে বলে ফেলেছি একশো কমেন্ট দুশো লাইক আর ভিউ তো হতেই হবে যদি ফাইভ কে ভিউ হয় সবাইকে গিবয়ে করব তো এই পর্যন্তই আজকের আর ইমোটগুলো দেখেন আমি ইমোটগুলো দেখাই এই ইমোটটা পেয়েছি আমি মনে করেছিলাম এটা গ্রুপ লবি যে গ্রুপে দিলে সবাই পাবে না সেটা আর না গ্রুপ লবি এটা না